আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা তো আজকে লাইভে আসার সারাদিনই লাইভে ছিলাম আপনারা দেখলেন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তো এই জন্য আসলে লাইভেই আসলাম কারণ আমার ভালো মন্দ আপনারাই তো আমার পরিবার তো আমার পরিবারের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো আজকে তো আমি চিরঙে আসলাম এত মানুষের ভালোবাসা চিটংয়ে এত মানুষের ভালোবাসা আমি কখনো চিন্তা করতে পারিনি চিন্তা করতে পারিনি কিছুদিন আগে আমি বলছিলাম যে আমি আস্তে আস্তে ইউটিউব ছেড়ে দিব আপনারা কথা বলছেন অনেক কান্নাকাটি করছেন অনেকেই অনেক ফ্যামিলি মারা ফোন দিয়ে আমাকে যেখানে যাই আজকে পারভেজ ভাই পর্যন্ত বলতেছে না ওয়াসি ফ্রেন্ডস সবাই বলে না বাবা পর্যন্ত বলতেছে আমার বাবা পর্যন্ত বলতেছে না যে ভালোবাসাটা আজকে চিটং থেকে আমি পেলাম যে রেসপেক্ট সম্মান যে মানুষগুলো আমার সাথে দেখা করতে আসছে দেখেন আমি কোনো মন্ত্রী না আমি কোনো মিনিস্টার না আমি কোনো এমপি না আমি কোনো নেতা না যে তারা আমার কাছে আসবে কোনো একটা কাজের জন্য বা কোনো একটা তাদের বেনিফিট ছিল বা এরকম কিছু না না একটা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে এবং তারা একটা সেলফি তোলার জন্য আসছে আর কিচ্ছু না অনেকেই আমাকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কেউ আমার কন্টেন্ট দেখেন কেউ দেখেন না ভুল হলে শাসন করবেন ভুল হবে শাসন করবেন আপনারাই গার্ডিয়ান তো মাঝখানে আমি ইউটিউব কুইট করে কথা বলেছিলাম আমি ইউটিউব যে ছাড়বো আমি এই ভালোবাসাটা মানে মানে কোথায় রাখবো আমি আমি এই ভালোবাসা রেখে কেমনে যাই আপনারা আমাকে যেই রেসপেক্ট যে ভালোবাসা চিটাগং আমাকে দিল আমি অনেক ইন্সপায়ার হয়েছে আমি কোনো একটা জায়গায় হারাই গেছিলাম মনে হচ্ছিল এত ভালোবাসা সবার পক্ষ থেকে এত আদর করে আদর করলো তারপর ওয়াসিফরা অলওয়েজ আমার সাথে সাকিব ভাই এখানের সবাই সবাই আমি কাউকে বাদ দেব না চিটংয়ে না আসলে আমি কখনো বুঝতে পারতাম না আমি ইউটিউব ছেড়ে দিব এই কথাটা আমি বলছিলাম যে আমি আস্তে আস্তে ইউটিউব ছেড়ে দিব বাট আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমি এই ভালোবাসা ছেড়ে কোথাও যাব না আমি এই ভালোবাসাটাকে আমি অনেক ভালোবাসি আমি ইউরোপ ছাড়ব না আমি এই ভালোবাসাটা নিয়েই থাকবো আমি আমি দেখছি আমি যখনই এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছি আপনারা এতটা ভালোবাসেন একটা মানুষকে আমি আমি ইউটিউব ছাড়বো না আমি করেই যাবো আমি ছোটবেলা একটা কথা বলতাম না বিয়ের দিন পর্যন্ত আমার ইউটিউব ব্লগ করে যাবো আমি করে যাব যত বাধা আসুক যত বাতাস আসুক যত ঢেউ আসুক যত স্টর্ম আসুক সব কিছু আসুক আমি ইউটিউব ছাড়ব না কারণ এই যে এই আপনারা আপনারা আমারকে ব্যাক করার বাধ্য করছেন আরে এত এত ভালোবাসা এত রেসপেক্ট আপনারা আমাকে দিছেন মানে আমি কৃতজ্ঞ আমি ইউটিউব ছাড়তেছি না আমি ইউটিউব ছাড়ব না আজকে অনেক মানুষ হয়েছে হিউজ আমি আপনাদেরকে ছাড়া কোথাও যাব না আমি আপনাদের মধ্যেই থাকব আমি ভ্লগ রেগুলার করে যাব আর স্পেশাল থ্যাঙ্কস আমি অলওয়েজ আপনারা সবাই যারা আমার ফ্যান্সরা আছেন ওয়েল উইশার আছেন চিটংয়ের মানুষকে দিবেন কারণ এই চিটংয়ের মানুষ আমাকে ইন্সপায়ার করছে যে না Afridi don't stop don't stop don't stop থামা যাবে না আমি ইউটিউব ছাড়বো না আম ব্যাক আপনারা আবার ব্লগ পাবেন back to back back to back I don't care our views I don't care about subscriber. I only care about you guys. আমার আমি আপনাদেরকে আমি আমি আমি পারবো না আমি আপনাদেরকে ছাড়া থাকতে পারবো না আমি বুঝতে পারছি আমার মেন ওষুধ কি আমার ওষুধ আপনারাই আমি আপনাদেরকে ছাড়া থাকতে পারবো না আমি আমার আমেরিকা যাওয়ার কথা আমি ক্যান্সেল আমি যাবো না আমি স্কলারশিপ পেয়েছিলাম আমি যাবো না আমি আপনাদের মধ্যেই থাকবো আমি ঢাকাই আমি দরকার মিডিয়া নিয়ে পড়বো বাট আমি আমি যাবো না এই ভালোবাসা আমি আমি আমি রেখে যাব না আমার সেই ট্রোল ভাল লাগে আমার সেই ফাইজলামি ভাল লাগে আমার সব ভাল লাগে আই লাভ ইউ গাইজ আমি ছাড়বো না এটাই আমার আজকের কথা আপনাদের কথা রাখলাম রাজশাহী ব্লগ আসতেছে এর পার্ট টু ব্লগ আসতেছে নোয়াখালীর পার্ট টু ব্লগ আসতেছে এর ব্লগ আসতেছে অ্যান্ড আই প্রমিস তিন মাসে এগুলো আমি ডান করে দেবো প্রমিস আব্বা আম্মাকে ওমরাজ করতেও নিয়ে যাবো ইনশাল্লাহ সবগুলো হবে যদি আপনারা আমার পাশে থাকেন আসুক বিপদ আসবে প্রবলেম আসবে আসুক আপনারা একসাথে মিলে আমার প্রবলেম হবে কানে ধরে ক্ষমা চেয়ে নিব কোনো সমস্যা নেই আপনারা আমাকে এত ভালোবাসেন আজকে আমি আরো প্রমাণ হয়েছি চিটাংয়ে আসার পর চিটাংয়ের মানুষ আমাকে আবার ইন্সপায়ার করছে যে আফ্রিদি তোমার ইউটিউব ছাড়া যাবে না অফিসের নিচে মানুষ এসে কান্নাকাটি করছে আমার মার কাছে বাবার কাছে আমি যেখানে যাই সেখানেই বলতেছে ভাই ইউটিউব ছাড়বেন না আমি ছাড়বো না ইউটিউব যে ভালোবাসা আপনারা দেখাইছেন আমি কখনোই ইউটিউব ছাড়বো না ইনশাল্লাহ আমি আছি আমি থাকবো I'm back And I love you all I love you all যারা আমাকে সাপোর্ট দিছেন <sighs> আমি ছাড়বো না ইউটিউব আমি তো ভেবেই নিছি আমি ইউটিউব ছেড়ে দেবো আমি সব জায়গায় বলে ফেলছি আমি আস্তে আস্তে ছেড়ে দেবো কয়েকটা ব্লগ করে আর করব না বিদেশ চলে যাব যে ভালোবাসা দেখাইছেন এই ভালোবাসা কেউ রেখে যায় হ্যাঁ তৈদ আফ্রিদি বানাইছেন আপনারা আপনাদের ছেড়ে গেলে কেমনে হয় oh my God I love Chittagong thank you to Wasif ওয়াসিফকে থ্যাংক ইউ পিএইচপি গ্রুপের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে থ্যাংক ইউ আজকে অনুষ্ঠানের প্রত্যেকটা মেম্বারকে থ্যাংক ইউ আজকে যারা যারা আসছেন সবাইকে থ্যাংক ইউ শুধুমাত্র আপনারা যারা আসছেন আজকে আপনাদের কারণে আমি আজকে ইউটিউব ছাড়তেছি না আমার কুইট করার কথা ছিল ছাড়বো না আই লাভ ইউ অল অনেক ভালোবাসি আপনাদেরকে আমার গর্ব আমার প্রাউডনেস হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি প্রাউড করি আমার আমার ওয়েল উইশারদেরকে নিয়ে ভাই আমি আমার যারা আমি আমি ভেরি হ্যাপি সারা বাংলাদেশের যেখানে যাই সেখানে মানুষ ভালোবাসা দেয় এটাই আমার কাছে অনেক কিছু আর আমি প্লিজ যেদিন আমার মধ্যে অহংকার চলে আসবে আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেন আমাকে ফলো করবেন না আমাকে দেখবেন না যেদিন আমার মধ্যে অহংকার চলে আসবে আমি চাই যাতে আমার ভিতরে কখনো অহংকার না আসুক কারণ টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আমি কখনো কবরে যেতে পারবো না কে নিয়ে যেতে পারবো জানেন এই যে আপনার যারা দেখছেন আপনাদের দোয়া আপনাদের বাবা মার দোয়া আজকে আপনাদের ইভেন আপনাদের বাবা মারাও আমাকে বলে যে কেন তুমি ছেড়ে দিবা আমি টিকটকে দেখলাম অমুক জায়গায় দেখলাম আপনারা সব জায়গায় ভাইরাল করে দেন যে তৈদ আফ্রিদি ইউটিউব ছাড়তেছে না তৈদ আফ্রিদি ইজ কামিং ব্যাক যান এই মাসে আরেকটা ব্লগ আসতেছে ডেট দিয়ে দিব তিরিশ তারিখে যান তিরিশ তারিখে একটা ব্লগ আসতেছে হয় রাজশাহী হবে আর নাহলে চিটং পার্ট টু হবে ব্লগ আসবে ব্লগ আসবে ব্যাক টু ব্যাক ব্লগ আসবে শুধু ব্লগ না বরিশাল্লা মনু ফাইভও আসবে একটা মিউজিক ভিডিও আসবে একটা না দুই দুইটা মিউজিক ভিডিও আসবে আমি বরিশ আমি সিলেটি নোয়াখালী আর বরিশালে নিয়ে একটা গানও বানিয়েছি ওইটাও আসবে ব্যাক টু ব্যাক সবই আসবে আর থামবো না আবার ইন্সপায়ার করছেন আমাকে আমি আসতেছি আপনাদের কাছে আপনার আশা লাগবে না আবার শুরু হলো আমার ব্লগে আমি যাব না নিউ ইয়র্ক আমি আমেরিকা যাব না আমার দরকার নাই কোনো প্রেম আমার দরকার নাই আবেগ আমার শুধু দরকার আপনাদেরকে কারণ আজকে তহিদ আফ্রিদি আপনারা ক্রিয়েট করছেন যদি আজকে আপনারা আমাকে ভালো না বাসতেন তহিদ আফ্রিদি ক্রিয়েট হতো বাবা মার দোয়া মন আল্লাহ তালার ইশারা কোনো না কোনো কারণে আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে এই পজিশনে নিয়ে আসছে আপনাদের সেবা করব বিনা স্বার্থে আপনাদের পাশে থাকব সবসময় যেভাবে হেল্প করে গিয়েছি হেল্পে সবসময় ওভাবেই হেল্প করব মানুষের পাশে থাকব আসেন আমার কাছে কোনো সমস্যা নেই টাকা না থাকলেও সমস্যা নেই মোবাইল বিক্রি করে দরকার হেল্প করবো কোনো সমস্যা নেই অন্তত আমি তো দুই বেলা খাইতে পারি আমার যে বাইরা দুই বেলা খাইতে পারে না তাদের জন্য করব এবার বড় কিছু নিয়ে আসবো আমি অনেক I love you all thank you এত ভালোবাসার জন্য স্পেশাল থ্যাংক থ্যাংক ইউ শিলংয়ের প্রত্যেকটা মানুষ হেট করেন ভালোবাসেন সব করেন থ্যাংক ইউ আমি ইউটিউব ছাড়তেছি না রেডি হয়ে যান আপনারা ব্যাক টু ব্যাক ভ্লগ আসবে ব্যাক টু ব্যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এই পর্যন্তই আর হ্যাঁ টিকটকে তো আমার এতদিন শুনতেছিলাম ছেড়ে দিব আর এখন পারলে এটা টিকটকে ভাইরাল করে দেব যে আমি ইউটিউব ছাড়তেছি না I'm back thank you and love you all